Fantastic. হ্যালো গাইজ আসসালামু আলাইকুম welcome back to my channel F N F gamer আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি গেম প্লে সো আর দেরি না চলে যে আমরা গেমে মজা হবে পান হবে মাস্তি হবে আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কর্নার থেকে বেল আইকন বাটনটি চার দেন এবং আমাদের নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে notification so let's go enemy hit, enemy down. Oh, hit! Another enemy hit and down. Finish another enemy. আসবেন ভগবান আমার কাছে আসেন ভাইয়া একসাথে খেলি উপরে কি জানি একটা দেখা যাইতেছে আসেন come come number one scratch আছে তো Dangerous. Okay, ten percent and finish. Down, cracker. Okay, so let's look for the machine. Down third enemy. And finish. Down fourth enemy. And finish. Excellent. Number one ভাইয়া আমার সাথে আসেন এখানে একটা কাকড়া দেখতেছি এটা মেরে দিয়ে যে আসেন ভাইয়া আমাকে রেখে যাবেন না ভাইয়া আমার সাথে আসেন number one help help quick oh no shit number one come come come with me help me so dangerous भाई आसनसोल निकल गए भाई ये लोग बड़ा बड़ा आसन वेट वेट वेट ट्रेन में देखते बजट ट्रेन में number 1 hold number 1 wait me wait wait for me wait for me number 1 discussion training আছে এখানে down down six and finish number one ভাইয়া আমাকে নিয়ে যান এদিকে আসেন একসাথে যাই ভাইয়া নাম্বার ওয়ান চলেন একটু পার্কে দিয়ে ঘুরে আসি আমার খেয়ে আসি চলেন চলেন আসেন আসেন ভাইয়া আসেন enemy, enemy. Yes. Down, down, down. Sixth enemy. And finish. একটা হিট দি কাকড়াকে একটু দেখি কি করে oh no shit come with me number one আসেন আসেন একসাথে হিট করি oh no shit hit me help number one help Number one, alert, someone is been here. Number one, alert, alert. Down 7 enemy and finish. That's the one. Number 1, I'm with you. চলেন চলেন চলেন জুনে যাই oh no enemy enemy enemy down eight enemy finish excellent work number one come with number one চলেন একসাথে খেলি oh no another enemy another enemy down. Time came and finish. Nice work, nice play, good play, good play. Only two player remain দেখি কি করা যায় চিকেনটা পাই কিনা মাত্র দুইটা প্লেয়ার আছে মানে দুটো এনিমি আছে আর কি আমরা দুইজন আছি দেখি আমরা চিকেনটা পাই কিনা ফায়ারিং হচ্ছে ফায়ারিং হচ্ছে এনিমি ফায়ারিং হচ্ছে oh my god win hello viewers আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন এন্ড লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন থ্যাংক ইউ সবাইকে আবারও আমন্ত্রণ